ଆଜିକାଲିକା କିଛି ଛାପେରା ଅଛନ୍ତି ଯିଏକି ହଜାରେ ଝିଅଙ୍କ ଫଟୋ ଷ୍ଟାଟସ୍ ଲଗେଇ ମୋତେ ଜଳେଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି ଆବେ ଶୁଣ ମୁଁ ନିଜେ ଗୋଟେ ନିଆଁ ଜାଳି ପୋଡ଼ି ପାଉଁଶ କରିଦେବି ଲେଖିକି ରଖ ଧମକ ଭାବିବୁନି হ্যালো এই হ্যালো এই হ্যালো এই তু কোন ভাবিলু তুমি ধমক দেনে মু ডরি যাবি নাই লো তু ভাবু সেটা ধমক নিয়ে কিন্তু মো পাই সেটা ধমক তু ভাবিছু কোন মু তো রহস্য কি জানি শুন তোতে কৌছি নবম হেলু নটা করি দশম হেলু নিয়া তু নিয়া হেলে মু বরফ পেন্ডুলা ଛାଡ଼ିବିନି ତତେ ତୋ ଉପରେ ଖସି ପଡ଼ିଲେ ତୁ ଧୂଆ ହେଇଯିବୁ ଆସିକି ଦେଖିଲା ନିଆଁ ନବମ ଶ୍ରେଣୀ ଝିଅଟା ଛାତିକୁ ମହଟ କରୁଛି